হ্যাঁ কেরে তোর আব্বার বাড়ি কই হ্যাঁ আব্বার বাড়ি কই তোর বাড়ি কোন কোন এন তো তুই কান্দস কে লাগে